থাকেন ছোট ভাই আচ্ছা হইছে হইছে আহো আহো তাড়াতাড়ি করো আচ্ছা সাম যাই ভাইজান বাপ মামারা বোন আমার আপনার উপরে দায়িত্বটা দিলাম দেখে শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুলা দুলাভাই রেখো দুলাভাই রেখো দুলা ভাই আরে হয়েছে তো ভাই হয়েছে হয়েছে আহত আচ্ছা, আহ আচ্ছা, চল আচ্ছা। এই চল চল চল দুলা ভাই চল চল চল চল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আসো আসো আসো আসো আসো দেখা বিয়া ভালোই এমন সমাধান করছে যে গোস্ত তো দূরের কথা হাড্ডিও পর্যন্ত পাইনি বাকি জীবন হোসেনের যে কি দুলাভাই আপনি তো জানেন আমি তো রাজি আছিলাম না আমারও তো বাধ্য করানো হয়েছে কি একটা বিরাট মানসিক যন্ত্রণার মধ্যে আমার ফেলানো হয়েছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে বাপজান বন্ধুর মেয়ে কথা দিচ্ছেন উনি মানতেই হইল এখন বিষয়টা কি দাঁড়ালো বাইরে যেভাবে অপমান করা হইল আপনাদের কিছু না হইলেও আমি আই অবজেকশন মামা খামু খাবি মানে এনা কেবল খাইলি খাওয়ানে ঘরে পোলা বুঝছিস না যে খাওয়ান খাওয়াইছে তাতে আমারই তো পেট চোচো করতেছে এই যে এদিকে কোথাও থাম আছে আমরা বাব্বাটা খাই আসি কি কোন সরমের কথা আর এই পনেরো বিশ মিনিট পরেই তো বাড়ি তারপরে না খাওয়ান রেডি বাড়িতে মেলা দেরি মেলা দেরি ওনে ওনে রাখ রাখ আহা দুলা ভাই একটু থামেন সাই থামেন না এই যে রাখ তো আমরা বাব্বাটা খাই আসি আচ্ছা আপনি সামনের হাটে নেমে যান কেউ তো একটু হাত লাগাও এই যে বউ নিয়ে আসছে বউ নিয়ে আসছে বউ চলে আসছে এই যে চলে আসছে বাহ বেঁচে থাকো বেঁচে থাকো বাহ কি সুন্দর বউ হ্যাঁ, এই তোমার বড় ভাবি ভাবি কি সুন্দর বউ নিয়ে যাও নিয়ে যাও বসো যাও আসো তোমরা আসো মমিন হ্যাঁ। কি খবর আসো সমাদর কেমন আব্বা বস বলো বড় মেয়ে বলো এই তুই ক আপনি আপনিই কন একটা অপমান হইল আমার কি দুলাভাই তো এত রাগ করছে যে মাছ পথে নাও থেকে নাই মেয়ে গেল বলো কি আমার দুস্থ শকত মেয়ে তো এরকম মানুষ না সে তো বাইসা নাই আব্বাজান না কিন্তু ভাবি সব তো ভালো মানুষ ছিলেন সারা জীবন তো মেজবানের খেদমতি করে গেলেন এখন তো পোলাগোর বিষয় তারা বিষয়টারে মানলো না খাওয়ান শর্ট পড়ল আব্বা আমরা তো নতুন আত্মীয় না আমার বললে কি হইতো দেন মুন্নি একটা ভেজাল লাগলো তাছাড়া ওই কাজের টাকা কে দিব সেটা নিয়ে লাগলো ক্যাসাল আহা এখানে তো ক্যাসালের কিছু নাই কাজের টাকা দেবো বরপক্ষ বরাবর তাই নিয়ম তোমাকে গো বিয়েতেও তো তাই হয়েছে নিয়ম মাফিক কাজ হবে না তারপর আহা আর কথার কোনো কাজ নাই কালকে বউ ভাত তোমরা এই বউ ভাতের সমস্ত বন্দোবস্তের কাজে লেগে যাও আমার কিছু কিছু দাওয়াত দেওয়ার বাকি আছে লেগে যাও বুঝছো তো কি দিল

তাল গাছ আছে হ্যাঁ। তাল গাছের মাথা আছে খাইছো আমার বাড়ি কেমন লাগতেছে মুখখান এবারে শুকায় গেছে দুলামিয়া দেখি তুমিও দুলামিয়া কইলা ও কইলাম আর কি ভাবি ও মনে কিছু খায় নাই শ্বশুর বাড়ি আয়া কোন বউটা প্রথম দিন পেট ভরিয়া খাইছে কেন আমি তো এই বাড়ির বড় বউ আমারে কেউ সোহাগ করে খাওয়াইছিল আমার যখন বিয়ে হয়েছে শাশুড়ি আমা বাইসা ছিলেন কই আমারে তো একবার খাওয়াই নাই তাও তুমি যদি একটু কথা কইতা কথা কমু কি কি আবার কথা কমু হাত দিয়া যে জামরারা দিল আমি কথা কমু না ভাই বহুত দেমাগ আছে তোমার বউয়ের আমার কিন্তু ভালো ঠেকতেছে না তুমি একটু যাও গিয়ে দেখো বুয়ে কেন যাও নতুন বউ ঘুমাও গিয়া মা এত ময়লা কে বাহারি ভাইজান কেমন আছিস আছি ভালো নাও এটা দিয়ে হবে ঠিক আছে ভাইজান বাবি হ্যাঁ। কেমন আছে আছে ভালো আছে জামাই কই আর বাড়ির সবাই কেমন জানি চুপচাপ বিষয়টা কি রে আপনি কি গামাই গেছেন ভাইজান একটু বহেন পাঙ্খা ডান বয় না কথা কই বই না হ্যাঁ, কই গেছে এই আছে একটু পুকুর পারে তা আসুক এইটুকু একটা মিষ্টির কে মিষ্টি নিয়ে আইস আরে আমি যদি ঠিক মতন খাই তাইলেই তো মিষ্টির মধ্যে টান পড়বো ওই তোরে মিষ্টির হাড়ি নিতে কইছে কেটারে রে মাত বড় না বাক বইনার জামাইরে ফিরানি নিতে আইছে খাওয়ানে পরে টান কুটুম্বিতা করতে আইছে শোনান স্যার তোরা যদি ওই বোনের জামাইরে ফিরানে যাইতে দেশ তাইলে কিন্তু আমার সাথে সম্পর্ক একেবারেই শেষ দুলা ভাই এইসব কথা ঘরে শুনে কোনো লাভ আছে আপনি আব্বারে কম আব্বারে কমু তার জামাইরে যারা মান সম্মান দিতে জানে না তাগো বইনার জামাইরে সহজে সাইরা দেওয়া যায় কিনা সেটা একটা ভাববার বিষয় আছে একটু বয়স কম তো ঠিক হয়ে যাবে বোনে ভাইজান কেমন আছেন <laughs> এই তো ভালো আছো তুমি ভালো আছি মিয়া বাড়ি নাস্তা পানি দাও নাই ও তুমি তো আবার এইবারই নতুন বউ এখনো ঠিক মতো কিছু চিনো না আমি যা একটু <laughs> বৈশো নাস্তার চাইতে জরুরি হইলো বেলা থাকতে রওনা দেয়া আচ্ছা, হ্যাঁ? হ্যাঁ আগে চলো তাও সাহেবের কাছ থেকে যাওয়ানোর অনুমতিটা নেই আচ্ছা হ্যাঁ, চলো চলো এই বইনে আমরা যাওয়ার অনুমতিটা নেই এটা কেমন কথা বরে যাইতে দেবা না এটা কি ঠিক হবে তারাও কি আমগুলো ঠিক কাম করছে এখন আব্বা আমি আমার কথা বলছি আপনি যেটা ভালো বোঝন করেন থাক বাবা তাও সাহেব বেলা তো পড়ে গেছে যদি অনুমতি করেন তাহলে আপনার বৌমারে নিয়ে সন্ধ্যের আগে একটু রওনা হবার চাই না আমরা বউরে যাইতে দিব না আমগোল লোকে যেটা করা হয়েছে সেটার বিচার আগে হইতে হবে তারপরে হোসেন শ্বশুর বাড়ি যাবে আমি কই কি বাবা এত তারা হরার কি আছে থাকো খাওয়ান দাওয়ান করো কাল যাই না বেলা পইরা থাইকার উঠা দৌড় দেখ সেটা কোনো বিষয় না আমি আমার ফাইনাল কথা বইলা বলাইছি আর আব্বা আপনি যদি হোসেন আর তার বউরে শ্বশুরবাড়ি যাইতে দেন তাহলে এই বুড়া বয়সে আমারও একটু ভাবতে হইব যে আপনার মায়ারে আমার ঘরে নেমু কিনা ভাই চলো চলো দেখেনা না বর আক্কেল পছন্দ তুই যে শ্বশুর বাড়ি গেলি একবারও ভাবলি না আমাকে মান সম্মানটা কই গেল আহা ছোটোবেলা থেকেই তো একটু ব্যভোলা পাগলা পাগলা জন্মের পর তোর বাঁচনেরই কথা ছিল না কত তাবিজ কবজ কইরা ওষুধপাতি খাওয়ায় তারপর না ওরে ভালো করা হলো হ পাগল নাম দিয়া তো মায় আরে তিন পাখি জমি দিয়া গেল আমরা তো আর মায়ের পোলা না তাছাড়া ওই মায়ের বড় ঘরটা ওই ঘরটায় এতদিন আপনি থাকছেন আমরা কিছু কই নাই অহনর বউ নিয়ে একলা ওই ঘরে থাকবো আমাকে কি কোনো হক নাই নাকি আহা তোমার মায়ে দিয়ে গেছে মায়ে তো আর দলিল করে দিয়া যায় নাই <laughs> মায়ে দেয়া গেছে ওই পাগল কুয়ে তো সব পার পেয়ে যেতেছেন এখন দুলা ভাইরা আপনি ঠেকায়েন এইখানে আবার কিসের চক্কর আমগো তো মান সম্মান সবই শেষ রা দুলা ভাই ওই আনসারে ওই বড় ঘরটা নিয়ে কথা তুলছিল ও না আম্মা নাইলে অবুঝা ছিল কিন্তু আব্বা অবুঝিলে তো আর চলে না আমার বাবা এই ব্যাপারে কিছুই করার নাই তোমার শাশুড়ি মরার সময় আমার হাত ধরে কয়ে গেছে যে ওই ঘরখানি জানি হুসেনে পায় আর জমি সেটা তো দলিলই করে দিয়ে গেছে তোমরা কথা বলো আমি একটু নামাজটা আদায় করে আসি জমি নাইলে দলিল করে দিয়ে গেছে ঘরটা তো আর দলিল করে দিয়ে যাকে এই ব্যাপারে যা সিদ্ধান্ত নিবা তোমরা বুঝে শুনে নিও আমি এর মধ্যে নাই বাবা দুলা ভাই বিপদের মধ্যে ভালাই কই যান বহন্ত 50 Hz output to run. আব্বা আব্বা এ কি হয়েছে তালা লাগাইছে কে কি হয়েছে বুঝছেন তাই তো এন তালা লাগালো কে বড় মিয়া ছোট মিয়া এগুলো তালা লাগালো কে আমি বুঝছি আমার বোঝা ছাড়া এগুলো সবাই কেনার মতো শয়তানি বুদ্ধি আমি বুঝছি আমি বুঝছি 아니 뭐 소름이 소름이 아니 사람이 사람 사람 기꼬로 타모 기꼬로 내고 타모 타모 봐봐 아니 তারপর যদি কিছু আছে তাহলে আমি কাউরে ছাড়ব না কেরামত আনসার বড় ভাই কাউরে আমি ছাড়ব না কাউরে ছাড়ব না আমি এই যে এই যে একখান অপা বউ আর ও পাগল আব্বা আমি দুনিয়া সরকার করে বলাবো আমার ঘরে তালা লাগাস এই ছেড়ে দে মেরে এই তোমরা বান্ধো বান্ধো আব্বার সঙ্গে হোসেন পাগল হয়ে গেছে বান্ধো বান্ধো বান্ধো আব্বার সঙ্গে হোসেন পাগল হয়ে গেছে রে পাগল হয়ে গেছে বাবার মুখখানো দেখতে দিল না কি করতে হবে সেইটা তারপরে যে ঘরের কি করতে হবে সেইটা এই যে কি করতে হবে সেখানেও আমি ও না এখনই চলে যাই আহা বেচারা না বন্ধ হয়ে উঠেছে না এখনই যাই রাইট সকালে যাইব গিয়া ঠিক আছে আমি গেলাম ঘুমাইতে গেলাম আহা একটু ফারান না দুলা ভাই ঘরটা খুলে দিয়া যান <laughs> এইটাও আমি <laughs> আনসার দুলা ভাই এদিকে এই জন্যে খুইলা ঘুমাগা বুঝি এটা কি হলো তাহলে আবার কি ভাই ভাই কাজ একদিন মিটবো আর মিটছে তুমি তো জানো না জামাই এখন মেন্টালে পাপ নাই ফুল ম্যাচ তাই নাকি হ আর মেন্টালে কেউ গেলে সে আর ভালো হয়ে আসে তা তুই কি করতে চাস তা তো তুমি জানোই বুঝি আমিও তো যাইছিলাম তোর দুলাবাইও কইছিল খালু জানি তো বাইকে বসলো টাকা দাও মোটরসাইকেল দাও এত কিছু আমরা কই থেকে টাকা তো চাইছে বাজার আমি তো চাইনি তখন তো জোর দিয়ে কিছু কইলি না এমন কই কিলা বুঝি বুঝি রে আমি কিন্তু এখনো রাজি কি সব উল্টাপাল্টা কথা আমার ভালো লাগতেছে না ভাবি বমি হইতেছে মাথাটা কেমন জানি ঘুরতেছে revisionou অনেক দিন তো হয়ে গেল স্যার আমার তো রোগ ব্যারাম কিছু পাইলেন না আমরা স্যারে যাম জানো স্যার বেল থাকতে থাকতে বাড়ি চলে যেতাম এই তোর বাড়ি কোথায় কেন স্যার পাকুল্লা গ্রাম টাঙ্গাইল টাঙ্গাইল পাকুল্লা গ্রাম এই তুমি আছো কোথায় পাবনা বাংলাদেশ স্যার উনিশশো একাত্তর সালে এই দেশটা স্বাধীন ছিল সিরাজদৌল্লার পরাজয়ের কারণ হলো স্যার মির্জাফরের বিশ্বাসঘাতকতা আমি সব জানি স্যার আমি সুস্থ স্যার আমার ছেড়ে দেন আমি বেলা বেলায় বাড়ি চলে যাই এই এখান থেকে যেতে কত সময় লাগে স্যার একদিন তবে কিসে যাবো সেটা হলো কথা স্যার আমার ছেড়ে দিলে আমি এখনই চলে যেতে পারবো স্যার স্যার আমার বাড়িতে সুন্দর বউ আছে স্যার নাম বাহারি স্যার আমার বাইরের প্রাসাদ ষড়যন্ত্র করে আমার এই জায়গায় রেখে গেছে স্যার ষড়যন্ত্র বুঝতে পেরেছি এই যাও যাও যাও বলছি স্যার আমার কথা আপনি বিশ্বাস করলেন না স্যার স্যার আমি সুস্থ স্যার আমার ছেড়ে দেন স্যার আমার দেখে যদি আপনি নাই বুঝতে পারেন আমি পাগল না ভালো মানুষ তাহলে আপনি কি মুন ডাক্তার হলেন স্যার আপনি তো সবচেয়ে বড় পাগল স্যার সব পাগলের গুরু আমি না তুমি আপনি বাড়ি যেতে চাও হ্যাঁ স্যার যেতে চাও জি স্যার কোনো কথা না বলে সোজা চলে যাও যাও যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও খিদা লাগছে খিদা লাগছে পাহাড়ি রে দুনিয়াটা বড় খারাপ জায়গা বিয়া করলা সংসার করতে পারলা না পাগল ছাগলের সাথে তোমার ভাই তোমার বিয়া দিল মানে বিলাই পার করলো কখন তুমি মাটি কেটে খাও আর কিছু কইবা তুমি আমার কথা বোঝো না আমি কিন্তু মানুষটা অত খারাপ না এই দুনিয়ার সবাই ভালো মানুষ

বন্ধু আমাকে একা ফেলে চলে যাবে কি করে তুমি কি কৃষ্ণা আধার রাতে সীমান্ত পেরিয়ে চলে গেছে বহুদূর কৃষ্ণা দ্বাদশীর চাঁদ যখন গেছে বেনো জলে ভেসে বন্ধু কবিতা কয় বন্ধু কবিতা কয় বন্ধু কবিতা কয় বন্ধু কবিতা কয় বন্ধু বন্ধু একটু নম্বর নাম্বালো বন্ধু টাঙ্গাল যাবো পাকুল্লা ধরো এখান থেকে ডাহা মধ্যে যমুনা তারপর শিবালয় মানিকগঞ্জ রাই টোপের হাট ডান দিক দিয়েই থানা নাগরপুর বাথুলি গ্রাম সেই গ্রামে কি সুন্দর একটা নদী গো নাম তার ঘুমুর সেই নদীর জলে ভেসে গেল আমার বেহুলা আরে ও বিধির খেল আরে ও বিধির খেল আরে ও বন্ধু লাইন মতো তো আসিলা আবার বেলা নেগে গেলা সকাল সকাল ছেড়ে দিলে সন্ধ্যার মধ্যে চলে যাম তারপর বাহারিগো গ্রাম একটা রিক্সা নিমু আর নাহলে ভ্যান গাড়ি বন্ধু বাজাও বাজাও বাজাও বন্ধু বাসি বাজাও বাজাও বাজাও বাজাও বাজাও বাজাও বাজাও বাজাও বাসি সুন্দর করে বাজাও শোনেন সবাই আপনাদের একটা শুভ খবর দেওয়ার জন্য আজ ডাকছি আমাদের গ্রামের যে বাজারটা আছে সেই বাজারটা পাকা করার জন্য মনোনীত হয়েছে আপা আপনিই বলেন চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন গ্রামের বাজারটা পাকা হবে তবে একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই সেটা নির্মাণ করা হবে গ্রামে স্থায়ী দোকান থাকবে মোট ছটি আর সেই ছটি দোকান সবই বরাদ্দ পাবে গ্রামের দুস্থ মহিলারা পাকা সেটা তৈরি হবে তবে সেখানেও মহিলাদের জন্য শতকরা বৃষ্টি দোকান সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এতক্ষণ তো ভালোই লাগতেছিল কিন্তু এটা কি কথা কোন মহিলারা দোকান করবে বাজারে বৈশা এটা কেমন কথা এমন কথা বাপের জন্ম শুনি নাই চাচা মিয়া বাজারের এইসব দোকানগুলি যেসব মহিলারা করবে তাদের বাড়ি কিন্তু আপনাদের গ্রামে অথবা আপনার বাড়ির আশেপাশেই তারা থাকে তারা অসহায় এবং দুস্থ সেসব দুস্থ মহিলারা কি খেয়ে কিভাবে সংসার চালায় তার কোনো খোঁজখবরই তো আমরা রাখি না তাই না তো সেই সব মহিলারা যাতে ব্যবসা করে বাঁচার মতো বাঁচতে পারে সেসব দেখার দায়িত্ব তো আমাদের সকলেরই আর সেক্ষেত্রে আমরা যদি একটু সহায়তা করি সেটা তো একটা সোবেরও কাজ হবে কি বলেন আপনারা খুবই সত্য কথা শোনেন সবাই একজন মা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে তার পুরো পরিবারের আশ্রয় হয়ে যায় বাপের সন্তানদের ছাড়া চলে যায় কিন্তু মায়ে কিন্তু যায় না আপনাদের এই বাজারের একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে এই ব্যবস্থাপনা কমিটির সভাপতি হচ্ছেন আপনাদের সবার পরিচিত ফয়জুদ্দিন ভাই আরও এগারো জন সদস্য আছেন তাছাড়াও আছেন মহিলা মেম্বার আপা ওনারাই দোকান বন্টনের ব্যবস্থা করবেন তবে দোকানের অনুমোদন দেবেন টিয়নো সাহেব তাহলে আপনারা আজকেই এই খবরটা গ্রামের সকল দুস্থ অসহায় মহিলাদের জানিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে দুস্থ মহিলাদের জন্য বাজারে দোকানও বরাদ্দ দেওয়া হচ্ছে ইচ্ছুক মহিলাদের অতি সত্তর যোগাযোগ করতে বলা হচ্ছে সুখবর সুখবর সুখবর দুস্থ মহিলাদের জন্য বাজারে দোকানও বরাদ্দ দেওয়া হচ্ছে মহিলাদের দুস্থ মহিলাদের জন্য বাজারে দোকানও বরাদ্দ দেওয়া হচ্ছে ইচ্ছুক মহিলাদের অতি সত্বর যোগাযোগ করতে বলা হচ্ছে স্যার কে আমি বাহারি কুদ্দুস মিয়ার বোন ও তা আমার সামনে এত বড় ঘুমটা কেন হ্যাঁ তুমি তো উনিশশো সালে আমার স্কুলে ভর্তি হয়েছিলে তাই না জি স্যার হ্যাঁ তারপরে ক্লাস ফোরে উঠেই চলে গেলে তোমার ভাইকে বলেছিলাম তোমাকে স্কুলে রেখে দিতে কিন্তু রাখলো না তা তুমি হঠাৎ এই সাত সকালে কি মনে করে স্যার বাজারে নাকি দোকান দিতেছে হ্যাঁ তোমার বিয়ে শাদি হয়নি তোমার ঘর সংসার সে মেলা কথা স্যার এখন আমার একটা অসুখ মায়া স্যার আর কিছুই নাই আমি মাটি কাটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ওই মেম্বার আপার কাছ থেকে একটা ফর্ম নিয়ে আসো আমি পূরণ করে দেব তারপর জমা দাও যদি তোমার যোগ্যতা থাকে তাহলে পাবে জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তোমার পুরো নামটা যেন কি মোসাম্মদ গুলবাহার গুলবাহার পিতার নাম মৃত আবেদ আলী মৃত আবেদ আলী তোমার মায়ের নাম আমেনা বেগম উনিও মৃত ও আমেনা বেগম হ্যাঁ তুমি সই করতে পারো তো জি স্যার পারি আচ্ছা তাহলে এই যে এই জায়গায় একটা সই করো কি কি শর্ত আছে জেনেছেন সব জি স্যার বলেন তো এই পাঁচ বছরের জন্য বিনামূল্যে আমাকে এই দোকান বরাদ্দ দেওয়া হয়েছে আর এই পাঁচ বছরের মধ্যে কেউ আমাকে কাছ থেকে এই দোকানের বাবদ কোনো ইজারা ভাড়া নিতে পারবো না আর এই পাঁচ বছরের মধ্যে আমরা দোকান ভাড়াও দিতে পারবো না আর বিক্রিও করতে পারবো না ঠিক আছে কিন্তু একটা বড় শর্ত ভুলে গেছে মহিলাদের জন্য বরাদ্দকৃত এই দোকানগুলি শুধুমাত্র মহিলারাই ব্যবসা করতে পারবে কোনো পুরুষ মানুষ নয় ঠিক আছে বাহারে একটা পান নতুন দোকানের দুটা বাতাসা খায় যাও ভাই এটা আমি কি দেখলাম কি শেষ পর্যন্ত বোনেরে দোকানদারিতে পাঠাইলেন আর কি বাকি রইল ও একদিন যে মাটি কাটছে বৃষ্টিতে ভিজা হাড় ভাঙা খাটুনি করে পেটের ভাত জুটাইছে তখন দেখছে কাটার শালা আসিলাম তো দুলা ভাই ও আসিলা কারি টাকা তো আর আমরা যৌতুক হিসাবে তোমার যোগান দিবার পারি নাই ওই শালা ওই ওই তুই আমার ভ্যান থেকে নামে কথা কত নাম নাম গাছলা কথা কয় শালা নাম নাম শালা এইটা কেমন কথা আমার দোকানে আপনি বস্তা রাখেন কেন তাতে কি হয়েছে তাতে কি হয়েছে এইটা তো আমার জায়গা কয়বার না মাপ দিলে না না ঠিকই আছে এইটা কিন্তু ভালো হইতাছে না আর ভালো মন্দ কইলাম যে দোকানটা দে বেচা কিনা লই তোর নামেই থাকবো টাকাটা তুই মাসে মাসে নিবার পারোস আবার একবারও নিবার পারোস ইমান আলী ভাই এইরকম কথা আর একবারও বলবেন না কে কইলে কি হয় কি হয় কি হয় দেখেন তাইলে এইভাবে ঠেলা ঠেলি করে দোকান করুন যাইব না দেখলা তো এই সুবেদালে আমার লোক একই ব্যবহার করতেছে দেখলাম সবই বুঝলাম ওহন তাইলে চল ওই জায়গা মতো যাই ওই যে বাজার কমিটির কাছে বাহারিলেও ডাক দেই হ্যাঁ চল এই সমস্ত ব্যবস্থাটাই হচ্ছে মহিলাদের জন্য দুস্থ মহিলাদের জন্য অথচ তারাই যদি দোকান করতে না পারে চেয়ারম্যান সাহেব বলেন না না কথা হইতেছে পাশাপাশি দোকান এখন একটু আটটু তো ছড়ায় সেটা যাইতেই পারে তার লেগে এত বড় বিচার বা বা সুবেদ মিয়া তুমি কিছু কও আমার কিছু কওনের নাই আমার কথা তো ইমান ভাই কয়েই দিছে আমার আরো একখান কথা আছে আমাকে যে আপনার দোকান দিছেন সরকারে দিছে এটা কি বেচা খাওয়ার জন্য নিশ্চয়ই না তাইলে এতবার কইরা কেন কোয়া হইতাছে যে দোকান বেচা দাও বেচা দাও এটা কিন্তু বিরাট অন্যায় যে বেচবো সেও অপরাধী আর যে কিনবো সেও অপরাধী শোনো সীমা কি কিন্তু আল্লাহ পছন্দ করেন না সীমা যেটা করা হয়েছে সেটা যদি লঙ্ঘন করো তাহলে এরপর আমরা কিন্তু আর সালিশে বসবো না আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না এদের ক্ষমতা তোমাকে চাও কম না কথাটা মনে রাখো আমার আরো একখান কথা আছে বলো অগ্নিকন্যা বলো তুমি ইজারাদার আমার কাছ থেকে তোলা নাই কেন এটা তো কথা ছিল না কি কালু মিয়া কি ঘটনা পাকা ঘরের উপর তো তোলা নাই গত আটে নিছে চাইছিলা দেই নাই আসলে পাকা ঘরের উপর তোলা নাই কথাটা ঠিক কিন্তু অগজের দলিলপত্র সেটা তো দেখলাম গত আটে সন্ধ্যার সময় এরপর আর নেই নাই নেও নাই ভবিষ্যতে নিবাও না এই যে জরিনা তুমি না কত কারুবারু করে দোকান নিলা তা দোকান খুলতাছো না কেন বাজারের মধ্যে যদি দোকান বন্ধ থাকে তাহলে কি বাজার মানায় কও কি করুন চেয়ারম্যান সাহেব দোকান তো পাইছি কিন্তু মাল তুলুম টাকা পামু কই তখন তো ভাবছিলাম সরকার বুঝি টাকা পয়সা দিব খালি সরকারের দিকে চাইয়া থাকলে কাম হইব এত সুন্দর একটা দোকান পাইছো তুমি নিজের কোনো চেষ্টা করুন লাগবো না তুমি তো ভাই রাস্তায় মাটি কাটার কাজ করতা সেই কাম করে টাকা জমা হয়েছে সেই টাকা দিয়ে দোকানে মাল তুলছো সবগুলি কি তা পারবো কথাটা ঠিক করলি না জুরি না ইচ্ছা থাকলে নগদ টাকা ছাড়াও কারবার করা যায় হ্যাঁ তরে কইছে শহরুন ঠিকই কইছে আরে তুমি কি মনে করছো আমার দোকানে সব মালপত্র আমি নগদ টাকা দিয়ে তুলছি আমি এত টাকা কই পামু হুনো ব্যবসা করতে টাকা যেমন লাগে সততাও লাগে পরিষদে ট্রেনিংয়ে আপারা কইছিল মনে নাই বন্দরে জালাল হাজির কাছ থেকে আমি বাকিতে মাল আনি বিক্রি করে পরিশোধ করে দেই আবার মাল আনি চাইলে তুইও যাইতে পারস তবে কথা ঠিক রাখা চাই তো কথা তো হয়ে গেল ধরি না তুমি লাইগা বড় জি হ্যাঁ, আমরা তাহলে এখন যাই যাও সবাই দোকান করো গা যাও জি সালাম আলাইকুম এই যে কই যাই দেখো না তো ওইদিকে কেন ওটা তো মহিলাদের জন্য তৈরি করা হয়েছে তোমরা না সবটাতে একটা নখরা শুরু করছো সবটাতে খালি মহিলা মহিলা এতদিন আপারা ছিল ওইদিকে যায়নি এখনো সেই নিয়ম মানুম মনে করছো ও আপারা বাইরে চলে গেছে আর মনে করছেন সব শেষ তাই খারান ডাকতাছি বুঝছি বুঝছি আর ডাকন লাগবো না নতুন করে আর বেজ্যতের মধ্যে পড়তে চাই না দেখেন ভাই দেখেন এইখানে বাস্তব পোলা আপনার বিশ্রামের জন্য একটা ঘর তৈরি করে দিছে আর উনি হেডারে দখল করে ফেলাইছে হয়েছেটা কি ঘরটা খালি পড়ে রয়েছে আমার চেম্বারে রুগী দেখার সমস্যা হ্যাঁ লাগে আমি বইছি কি এমন অন্যায়টা হয়েছে বলুন তো হয়েছে মস্ত বড় অন্যায় হয়েছে এই জায়গাটা মহিলা বাজার ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে আছে শিশুদের পরিচর্যার জন্য করা হয়েছে এটা শিশুদের জায়গা মানেটা কি ভেস্তের মতো সেটার আপনি খেলা খেলা মনে করছেন যদি টিওনো সাহেবের কাছে রিপোর্ট করা হয় তাহলে তো আপনার বড় ধরনের শাস্তি হয়ে যাবে সরান সরান সব সব সরান সরান সরান সরান এই দেখো তোমার লিগে মিষ্টি আইনা রাখছি মিষ্টি খাও জানো মা আজ না আমি স্কুলে বাবা বানাম শিখছি বয়াকারে বা বয়াকারে বা বাবা তোমার জন্য আনছি এতদিনে তোমার আসলে সময় হইলো তাই না তোমার মাইয়া বাবা বানান শিক্ষা পালাইলো আর তোমার আসলে সময় হয় না এটা আমার মাইয়া মা আসো মা মা কত বড় হয়ে গেছে মা বাহারি খালি মাইয়ারে আদর করলে চলবো বাপের খবর কি আইব একদিন ওর বাবা ঠিকই আইব এমন সার মুখ মায়ের না দেখে কি থাকতে পারবো পারবো না